বিসমিল্লাহ রহমান রহিম বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন বইয়া স্বাধীনতা টিভি পাইকপাড়া স্টাফ কোয়ার্টার স্কুলে মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাস শিশু কিশোরদের জানানোর জন্য একটি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে মতামত জানান আমি ইসমাইল হোসেন বইয়া এই স্কুলে তোমাদের সামনে হাজির হয়েছি আমি বাইকপাড়া স্টাফ কোয়ার্টার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আজকে তোমাদেরকে আমরা জানাবো মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস সম্বন্ধে কিভাবে জাতির জনক বঙ্গবন্ধু নিজের ত্যাগ বিসর্জন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে আলোচনা করব তোমরা জানো জাতির জনককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছে কত কষ্ট এবং পরিশ্রমের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে তোমরা জানো তাহলে আজকে আমাদেরকে এই জিনিসটা পড়াই শোনো সালে আমাদের দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান দেশটি তখন পাকিস্তানের একটি অংশ ছিল বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে তুমি আমি আমরা আমাদের বাবা মা ভাই বোন কেউ স্বাধীন ছিলাম না পাকিস্তান দুটো ভাগে বিভক্ত ছিল একটি হলো পূর্ব পাকিস্তান অন্যটি পশ্চিম পাকিস্তান আমরা এখন যে বাংলাদেশে বাস করি তার নাম ছিল পূর্ব পাকিস্তান এক সময় আমাদের এ দেশকে অর্থাৎ পূর্ব পাকিস্তানকে শাসন করত পশ্চিম পাকিস্তানরা তারাই আমাদের কষ্ট দিত এদেশে এদের অত্যাচার ও নির্যাতন থেকে আমরা মুক্তি চাইতাম স্বাধীনতাই চাইতাম আমাদের অধিকার আদায় করতে চাইতাম কিন্তু এত সহজে কি কিছুই চাইলে পাওয়া যায় তাই আমাদের অনেক কষ্ট ও সংগ্রাম বাংলাদেশকে স্বাধীন করতে হলো আর যিনি এই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিলেন স্বাধীন করে তিনি গেছেন তিনি আমাদের সকলের বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কিভাবে কষ্ট করে আমাদের আকাশের পাখির মতো মুক্ত করে দিয়েছেন সেই কথাই আজ তোমাদের বলবো মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনা আমাদের স্বাধীনতাও হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি তারা শুধু বইপত্রে পড়েছে ও গল্প শুনেছে আর আজ আমাকে ছোট বড় সবাইকে জানতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা ও বঙ্গবন্ধুর জীবনের সংগ্রামী ইতিহাসের কথা তোমাদের মতন এইভাবে আমরা জামা কাপড় পরে স্কুলে যেতে পারতাম না আজকে তোমরা জুতা পরে স্কুলে আসো যে তোমাদের ড্রেস আছে জুতা আছে সুন্দর পরিপাটিভাবে স্কুলে আসতে পারো কারণ এটা আসার একমাত্র কারণ হচ্ছে স্বাধীন হওয়ার পরের থেকে আমরা তখন অনেক নিরীহ অনেক অসহায় ছিলাম যখন পাকিস্তানে আমাদেরকে শাসন করত তখন আমরা যে মাস্টার ডিগ্রি পাশ করি ডিগ্রি পাশ করিও আমরা দেখা যায় যে কেরানির উপরে আমরা চাকরি পাইতাম না তোমরা তোমার দাদা তাদের মুখের থেকে তোমরা শুনেছ হয়তো তোমাদের আগের কোনো পূর্বপুরুষ বা কোনো ডিসিএসপি বা সেই ধরনের মন্ত্রী মিনিস্টার ছিল ছিল না তো যাই হোক এই অবস্থাতে আমরা তখন অসহায় অবস্থায় যখন সাতে মার্চের বঙ্গবন্ধু সাতে মার্চের ভাষণ দেন এবং সাতে মার্চের বাসনে বঙ্গবন্ধুর নির্দেশে তখন আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হই তখন বঙ্গবন্ধু বলেছিলেন আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আমার দেশ তোমার দেশ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমরা যুদ্ধের প্রশিক্ষণ দিতে থাকি এরপরে আমি তখন ডাকাতে ছিলাম অনেক দিকেই ঢাকার থেকে মানুষ সব গ্রামের দিকে ছুটি চলছে আমরা কিন্তু গ্রামে আমাদের তেমন অবস্থা ছিল না অসহায় অবস্থায় আমরা ঢাকায় থাকতে হয়েছে এরপরে আমরা কিছুদিন পরে আমরা কয়েকজন ছাত্র আমরা শুনতে পারি জানতে পারি যে কলাতিয়া কেরানীগঞ্জ এই কলাতিয়া কেরানীগঞ্জে একটা গোপনীয় যুদ্ধ ক্যাম্প তৈয়ার করা হয়েছে এই যুদ্ধ ক্যাম্পে আমরা ওইখানে নৌকা দিয়ে দিয়ে ওইখানে আমরা প্রশিক্ষণ আরম্ভ করি প্রশিক্ষণের পরে আমরা এইখানে যে আমরা থ্রি নট থ্রি রাইফেলস এবং hand grenade thirty six hand grenade আমরা প্রশিক্ষণ দিতে থাকি ভাষণে বঙ্গবন্ধু কি বলেছিলেন ময়দানে ভাষণ দিয়েছিলেন সাথে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই কথায় উনি বলেছিলেন তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনদের সঙ্গম হারিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের মুক্তিযুদ্ধ করার আমরা নয় মাসেই আমরা স্বাধীনতা অর্জন করি আমি জানতে চাই সাতজন মুক্তিযুদ্ধে তাদের অবদান কি ছিল বাংলাদেশে যুদ্ধ করার জন্য বাংলাদেশে আসার জন্য চেষ্টা করছে কিন্তু পথের মধ্যে যে দুর্ঘটনাক্রমে বিমান বিধ্বংস হয়ে সে মারা গেছে এই ধরনের আমাদের বিভিন্ন সাতজন বিশ্রেষ্ঠের বিভিন্ন রকমের মৃত্যুবরণ করছেন এবং শহীদ হয়েছেন কৃষকদের অবদান অনেকেই ছিল মুক্তিযুদ্ধের টাইমে কারণ মুক্তিযুদ্ধরা যখনই যে ক্লান্ত হতেন এবং যুদ্ধক্ষেত্রে দৌড়াদৌড়ি করতেন তখন শিশু কিশোররা একমাত্র প্রজন্ম তারা শিশু কিশোররা যে পানির মগ হাতে নিয়ে কলসি নিয়ে তখন অনেক সময় অনেক মগ ছিল না তখন কলসি নিয়ে কলসি আবার গ্লাস নিয়ে জায়গায় জায়গায় দাঁড়িয়েছিল তারা মুক্তিযোদ্ধাদেরকে পানি খাওয়া হয়েছে তাদেরকে খাওয়া সংগ্রহ করছে বিভিন্ন সহযোগিতা মুক্তিযোদ্ধাদেরকে করছে শিশু কিশোররা উর্মিকে ধন্যবাদ জানাই আসলে আমাদেরকে প্রথম নাম্বারে এক নাম্বারে আমাদেরকে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে দ্বিতীয়তে আমাদেরকে রাশিয়া অস্ত্র শস্ত্র গোলা বারুদ সব দিয়ে আমাদেরকে রাশিয়া যে একটা বৃহত্ত বৃহৎ দেশ সেই দেশে এবং বৃহত্তর ভারত আমাদেরকে সাহায্য করার কারণে আমরা এই নয় মাসের যেই যুদ্ধ দীর্ঘদিন লাগত সেই যুদ্ধ নয় মাসে আমরা স্বাধীনতা অর্জন করি প্রতিষ্ঠানে অনেক প্রোগ্রাম হয় কিন্তু এই ধরনের একজন ব্যক্তিত্বকে আমি পাবো আমি আসলে কখনো আশা করিনি কোনো অনেক টিভি প্রোগ্রাম আসছে কিন্তু এই ধরনের প্রোগ্রাম তোমাদের কথা জবাব দিতে পারলে যে আমি নিজেকে ভাগ্য এবার মনে করবো যে স্যার আমাদের আসতে তোমাদের কিছু তথ্য জানানোর জন্য এরকম যদি আমরা পাই তাহলে তোমরা ওনাদের মতো ব্যক্তিত্বকে আমরা কাছে আমি খুব আনন্দিত এবং গর্বিত তাকে আমার স্কুলের পক্ষ আমার পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্বাধীনতা ইতিহাস জানানোর লক্ষ্যে এইখানে উপস্থিত হয়েছেন যে আমাদের বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান যে এই মিজানুর রহমান ভাই আমার সাথী যোদ্ধা এবং উনি আমাদের রণাঙ্গনে বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেছেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার নাম মিজানুর রহমান আসলে আমি ভারতের প্রেমী আমরা যখন বঙ্গবন্ধুর সাতই ভাষণ যখন আমরা শুনছিলাম সেই ভাষণ থেকে আমাদের ইঙ্গিত আসছিল যে আমাদের এই যুদ্ধ করতে হবে বঙ্গবন্ধুর নির্দেশে ছাব্বিশে মার্চ দিবাগত রাত্রের পর আমাদের অনেকেই চলে গেছে আমি চাইতে কিছু ফিরে হয়েছিল আমরা ভারত থেকে ছেড়ে ইন্ডিয়া যখন বাংলাদেশে আসছি বাংলাদেশ আসা বিভিন্ন জায়গায় বাংলাদেশের ভারতের যে ট্রেনিং দিচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সম্বন্ধে আমি বলে অথবা তাদেরকে দিয়ে হয়তো জ্ঞানের ব্যবহার করানো হয়েছে বা তাদেরকে দিয়ে রেখে করে কোনখানে কতজন আর্মি আছে ওই অনুসারে আমরা হামলা করছি এরকম বিভিন্ন জায়গায় আমি ঢাকা এলাকা ছিলাম সেক্টর টুয়ে আমি পরে আমার এক সময় বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্বাধীনতা ডায়েরি নিয়ে তোমাদেরকে যে গল্প শোনাচ্ছি আগামীতে আবার আসবো পাইপাড়া এই স্কুলে এ পর্যন্ত তোমরা ভালো থাকো পাইকপাড়া স্টাফ কোয়ার্টার উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে স্বাধীনতা ডায়েরির আন্তরিক অভিনন্দন